হ্যালো গাইস কেমন আছো সবাই আই হোপ প্রত্যেকে ভালো আছো তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন বা অসম একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের লাখ রয়েলের বড়সড় একটা আপডেট বা লাখ রয়েলে আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে বিশেষ করে আমাদের কিন্তু টকেন টাওয়ার ইভেন্ট তো এটার পরিবর্তনে আমরা কি দেখতে পাবো এবং ফ্যাডেট হলে আমরা নতুন কি বান্ডিল দেখতে পাবো তাছাড়া আমরা দেখবো আমাদের ইনকোভেটারে নেক্সট কি বান্ডিল অ্যাড হবে আমাদের গোল্ডেন মানে আমাদের গোল্ড রয়েলে কি বান্ডিল অ্যাড হবে সমস্ত কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা আমি ক্লিয়ার করে দেবো তো গাইস ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও একজন বাঙালি ইউটিউবার হিসেবে তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীতে কোনো ভিডিও তোমাদের মিস নয় ঠিক আছে তো গাছ চলো আমরা সরাসরি চলে যাবো আমাদের ইভেন্টের দিকে আর তোমাদেরকে সরাসরি আমি দেখিয়ে দেবো তো সর্বপ্রথম তোমাদেরকে যে ইভেন্টটার আপডেট আমি দেবো সেটা হলো আমাদের কিন্তু ডায়মন্ড রয়্যাল ঠিক আছে তো আমাদের ডায়মন্ড রয়্যালে কি বান্ডেল অ্যাড হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বাইরের একটা সার্ভার চলে যাবো আর সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো গেস চলে আসলাম আমরা বাইরের একটা সার্ভারে তো এখানে আসার পর তোমরা দেখতে পাবে তার আগে তোমাদেরকে দেখে দিচ্ছি আমার ফ্যাডেট হলে কিন্তু আমরা এই যে দেখো এখানে নতুন একটা বান্ডেল কিন্তু অ্যাড হয়েছে মানে বাইরের সার্ভারে তো এই বান্ডেলটি কিন্তু আমরা আমাদের সার্ভারে এখনও দেখতে পাইনি তার মানে গাইস এই বান্ডেলটি কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পাবো ফ্যাডেট হলে দেখতে পাই আর অন্য কোনো ইভেন্টে দেখতে পাই না কেন খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে এছাড়া গাইস আমাদের নেক্সট ডায়মন্ড হলে কী বান্ডেল অ্যাড হবে চলো তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো একসাথে দুইটি আপডেট আমি এখান থেকে দিয়ে দিলাম মানে বাইরের সার্ভার থেকে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ডায়মন্ড রয়্যাল গাইস ডায়মন্ড হলে কিন্তু আমাদের এই যে বান্ডেলটা অ্যাড হয়েছে আর তার সাথে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটা ফিমেল মেল দুইটা বান্ডেল কিন্তু অ্যাড হয়েছে তো ডায়মন্ড হলে কিন্তু কখনোই দুইটা বান্ডেল একসাথে অ্যাড হয় না তো যেহেতু এখন আমাদের একটা শার্কের একটা ডায়মন্ড হল চলতেছে তো তারপরে গেছে আমরা এই ডায়মন্ড হলটি দেখতে পাচ্ছি ছেলেদের যে বান্ডেলটা আমরা দেখতে পাচ্ছ তো এটাই কিন্তু আমরা দেখতে পেতে পারি আর মেয়েদের বান্ডেলটি যদি আমরা দেখতে পাই তাহলে পরের বার কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের কিন্তু ডায়মন্ড রয়েল ঠিক আছে তো এর আগে কিন্তু আমরা সর্বপ্রথমে দেখতে পাবো আমার ডায়মন্ড রয়েলে কিন্তু ছেলেদের যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ পুরাই কিন্তু অস্থির গাছ এখানে দেখো মানে মানে বুকের কাছে যে ফুলটি আছে ফুল থেকে দেখো গাছ এখানে কিন্তু পাপড়ি পড়তেছে তো খুবই সুন্দর একটা কিন্তু বান্ডেল দিয়ে দিয়েছে তো এটা কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পেয়ে যাবো মানে আর কয়েকদিন আছে সম্ভবত তারপরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই বান্ডেলটি ঠিক আছে তো এরপর তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের নেক্সট ইনকোভারটার গাইস তো নেক্সট ইনকোভারটার চারটি বান্ডেল তোমাদেরকে দেখে দেবো গাইস খুবই কিন্তু অসাধারণ চারটি বান্ডেল আমাদেরকে অ্যাড করে দিয়েছে তো এটা কিন্তু আমার প্রথম বান্ডেল বা ফার্স্ট বান্ডেল তোমরা বলতে পারো এটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো গাইস খুবই সুন্দর লাগতেছে আমার বান্ডেলটি পেছনে গাইস পেছনে তো মানে এমন সুন্দরভাবে ঘুরতেছে আমার তো খুবই ভালো লেগেছে তো বান্ডেলটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমাদের ফার্স্ট বান্ডেল হতে চলেছে এটি তারপর গাছ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটি যেটি আমাদের দ্বিতীয় নাম্বার বান্ডেল হতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার বান্ডেল নীল কালার যেটি তো এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে গাইস দুই মানে তিনটা চারটা বান্ডেল কিন্তু একই রকম সেম হবে তবে গাইস কালারটা শুধুমাত্র চেঞ্জ তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর মাস্কটি দাও গাইস মেয়েদের মতন একটা মাস্ক দিয়ে দিচ্ছে খুবই সুন্দর লাগছে আমার বান্ডেলগুলি তো তোমরা দেখো গাইস তো গাইস এটা কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার বান্ডেল হবে মানে আমাদের ইনকোভেটের দ্বিতীয় নাম্বার যে বান্ডেলটা টপ টু ওয়ানের পরে টপ টু যেটা সেটা কিন্তু আমাদের এই বান্ডেলটি হতে চলেছে তো এরপর গেছে আমাদের তিন নাম্বার বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালার মানে গাছ সমস্ত কিছু অ্যানিমেশন ট্যানিমেশন সব কিন্তু সেম আর আমাদের এখানে শুধুমাত্র কালারটি কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো এটা কিন্তু আমাদের তিন নাম্বার বান্ডেল হতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছ তো এটা বের করতে আমাদের বেশি টকেন লাগবে না তোমরা জানোই তো আমাদের কিন্তু একটা ব্লু প্রিন্ট আর আমাদের কিন্তু কয়েকটি স্টোন হলেই হয়ে যাবে দুইটি স্টোন হলে আমরা সম্ভবত এই বান্ডেলটা নিতে পারবো ঠিক আছে তো এরপর গাইস আমাদের যে বান্ডেলটা আছে চলো তোমাদেরকে দেখে দিচ্ছে লাস্ট একটা বান্ডেল তো গাইস এটা গাইস এটা তো অসাধারণ লাগতেছে আমার মনে হয় এটাই টপ বান্ডেল হবে আর লালটি মনে হয় দুই নাম্বার বান্ডেল হবে গাইস এটা কিন্তু সর্বোচ্চ মানের আছে গাইস আর এটা কিন্তু অ্যানিমেশনটা সব থেকে বেশি করে দিচ্ছে দেখো গাইস বুকের ভেতর কিন্তু বিদ্যুৎ মারতেছে গাইস আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই বান্ডেলটা তবে গাইস আমার মনে হয় এটা টপ বান্ডেল দেবে এবং টপ মানে লালটি আমরা যেটা দেখলাম সেটা আমাদের সম্ভবত মনে হয় যে আমাদের দুই নাম্বার দিতে পারে আর তারপরটা আমাদের তিন নাম্বার দিতে পারে ঠিক আছে আর হলুদ লুকটা আমরা চার নাম্বারই দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো গাছ এটা কিন্তু খুব শীঘ্রই মানে আমাদের গেমের ভিতরে আর কম সম্ভবত কয়েকদিন আছে তারপরে কিন্তু আমরা এই ইনকাউটটি দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো গাছ এরপর তোমাদেরকে আমি যে আপডেটটা দেবো সেটা হলো আমাদের টকেন টাওয়ার ইভেন্টে কি বান্ডেল অ্যাড হবে ঠিক আছে তো আমাদের টকেন টাওয়ার ইভেন্টে কিন্তু এখন ফেস্টের স্কিন আর একটা বান্ডেল কিন্তু অ্যাড করা আছে তো তা সেটি যাওয়ার পরে কিন্তু গাছ তোমরা এই যে নতুন আমাদের যে ইভেন্টটা চলতেছে সেই ইভেন্টটাই কিন্তু আমরা এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবো গাইস আমার তো খুবই ভালো লেগেছে গাইস যেটা কিন্তু এখানে আমাদের টকেন টাওয়ার যে ইভেন্টটা দেওয়া হয় তো সেই ইভেন্টের ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো তো এটা কিন্তু ফাইনালি অনেক সার্ভারে কিন্তু সম্ভবত এটা কনফার্ম করে দিছে তো আমাদের বাংলা সার্ভারে আমরা খুব শীঘ্র দেখতে পাবো আর ছয় দিন আছে ছয় দিন পরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের টকেন টাওয়ার ইভেন্টের ভেতর ঠিক আছে তো গাইজ এই কয়টি আপডেটে আজকে জানা ছিল বা এই কয়টি আপডেটই পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে দিতে পারলাম তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দাও চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীতে কোনো ভিডিও তোমাদের মিস নয় ঠিক আছে তো thanks for watching my today's video